মেল আর বা গরু খেতে পছন্দ করে না এলজি টাইপের কিছু আছে সমস্যা নেই তো তাদের জন্য হচ্ছে আমরা ওটা রাখি সো হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি আমার ফেভারিট ডাইনিং এ দেখতেই পাচ্ছেন ফেভারিট ডাইনিং কোনটা অবভিয়াসলি পাটা ব্রাঞ্চ পাটা ব্রাঞ্চের ডাইনিং এ এন্ড সবচেয়ে সুন্দর ডাইনিং এ actually so this one is the most beautiful dining করবেন অবভিয়াসলি ও দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড অনেক ক্রাউড এন্ড মজার কথা বলে দিই আজকে কিন্তু আমাদের লাস্ট এই মাসের লাস্ট শুক্রবার দ্যাট ইজ ওয়াই আমাদের স্পেশাল গিফটটা রাখা হয়েছে ঠিক আছে এন্ড নেক্সট মান্থে রোজার মেনু টোটালি নিউ একটা মেনু আসতেছে এই মেনুগুলো চেঞ্জ হয়ে যাবে এই মেনুগুলো এই মাসের মেনু ও নতুন মেনুতে কি কি অ্যাড হচ্ছে জানেন নতুন মেনুতে আপনার খাসি অ্যাড হচ্ছে সি ফুড অ্যাড হচ্ছে গিফট আছে তাছাড়া আমরা হাঁস অ্যাড করতে পারি কারণ শিওর না সি ফুডের মধ্যে কিন্তু টুনা মাছ বা আরো আরো অনেক অনেক অনেক আর চিংড়ি মালাইকারিও আছে ঠিক আছে মানে নিউ মেনু আসছে রোজার জন্য আলাদা করে আলাদা করে রোজার জন্য পাঁচ বেলার সুন্দর মেনু আসতেছে আমি একদম মেনুর ডিটেইলে একটা পোস্ট করে দিব দেখবেন ও ভালো কথা দেখেন তারা বিগ টিভি তো এটা কেন জানেন অনেক সময় খেলা দেখতে দেখতে ভাইয়ারা খাইতে পছন্দ করেন ও যে আমাদের কিন্তু নিউ মেনু আসছে এন্ড এটা হচ্ছে আমাদের ডাইনিং এর আরেকটা নিউ ফ্যাসিলিটি সেটা হচ্ছে আমাদের ও হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ওভেন ওভেনটা কেন জানেন যারা হচ্ছে ভাইয়ারা দুপুরবেলা খেতে পারেন না জব ভাইয়ারা তারা হচ্ছে এখানে দেরিতে আসে খাবারের জন্য টিফিন বক্স দিয়ে রেখেছে দেখেছেন তো টিফিন বক্সে পরে খাওয়াটা যেন গরম পায় এর জন্য আমরা এই ওভেন ফ্যাসিলিটি রেখেছি এন্ড এই পাশে ড্রায়ারের ড্রায়ারের ব্যবস্থা আছে চলো ড্রায়ারটা দেখাই আর এখানে অনেক বাতাস অনেক বাতাস আর অনেক ক্রাউড তো যেটা বলছিলাম এখানে কিন্তু ড্রায়ার মেশিন আমাদের কিন্তু এই ড্রায়ার মেশিনটা নতুন সেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন হ্যান্ড ড্রায়ার মেশিন ও এন্ড বলি দিই পাটরা ব্রাঞ্চে অলমোস্ট সব সিট বুক অলমোস্ট ওকে কিছু ইউনিট আমাদের নতুন ইনস্টল করা হয়েছে তো নতুন ইনস্টল ইউনিট গুলাতে আমরা প্রি বুকিং দিচ্ছি এখন সাতাশ তারিখে ইস্ট ইউনিভার্সিটি খুলছে জানেন সবাই তো ওইটা সম্পর্কে ডিটেল জানবো ভাইয়ার কাছ থেকে আর ভাইয়ার পরিচয় দিয়ে দিই is the in-charge of Bata branch so hi ভাইয়া হ্যালো জস আপনি কেমন আছেন আচ্ছা সাতাশ তারিখ বা আপনার এখানে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে আচ্ছা সাতাশ তারিখের ব্যাপারে যেটা বলতে চাই অলরেডি কালকে এবং পরশু দিনের মধ্যে শুধুমাত্র স্টুডেন্ট ফিফটি প্লাস স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে ট্রেনিং করছে শুধুমাত্র স্টুডেন্ট স্টুডেন্টের জন্য আমরা আলাদা কিছু রুম ওপেন করছি বা ওপেন করতে যাচ্ছি তো যারা যারা এক তারিখের মধ্যে হাতে হাতে কথা বলি আচ্ছা যারা যারা এক তারিখের মধ্যে স্টোরেজটা উঠতে চায় স্টোরেজটা স্টুডেন্ট যারা আমাদের এখানে চেক ইন করতে চায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাদের জন্য হচ্ছে নতুন কিছু রুম ওপেন করা হচ্ছে হ্যাঁ। এখন হয়তো রেডি হয় নাই বাট এক তারিখের মধ্যে আমরা আশা করছি যে রেডি হয়ে যাবে তো যারা যারা ইস্ট ওয়েস্টের আছেন ইস্ট ওয়েস্ট জাস্ট এখান থেকে walking distance five fifteen minutes তো পনেরো মিনিট লাগবে আপনাদের আমাদের ব্রাঞ্চ থেকে স্টুডেন্টে যেতে তো যারা যারা স্টুডেন্টে আছেন অবশ্যই এখন বুকিং করে ফেলেন যাতে এক তারিখে আপনি সিটটা অ্যাভেলেবল আচ্ছা প্রি বুকিং এর কথা আমি বলছিলাম যে প্রি বুকিং এর অ্যাকচুয়ালি ভাইয়া কাহিনীটা কি কিভাবে প্রি বুক করতে পারেন করতে হলে আপনাকে ফুল পেমেন্ট করা লাগবে না জাস্ট হচ্ছে 1000 টাকা পেমেন্ট করবেন একটা ফর্ম ফিল আপ করবেন দেন হচ্ছে আপনার জন্য একটা সিট আমরা ব্লক করে রাখবো যাতে করে অন্য কেউ এসে আপনার সিটটা দখল করতে না <laughs> আচ্ছা ওকে এটা হচ্ছে প্রি দখল পদ্ধতি এটা হচ্ছে ফ্রি দখল নিয়ে নিতে পারেন আপনার আপনার সিটটি আর বলে দিই শুধুমাত্র ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি না কিন্তু কাছাকাছি আমাদের আছে BRAC university north south and and IUB আছে তো অনেক অনেক ইউনিভার্সিটি আছে তাছাড়া ও এখানে আমাদের আতিক ভাইয়া আছে হাই আচ্ছা আতিক ভাইয়ার সাথে স্পেশাল একটা লাইভ করা হবে নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ আমাদের নিউ মেনু উনি আমাদেরকে একটা ট্রায়াল ভার্সন দিচ্ছেন ওটাকে কি বলছেন স্যাম্পল ভাইয়া স্যাম্পল বানাবেন যেটার মধ্যে খাসি থাকবে সি ফুড থাকবে আমাদের বিফ থাকবে মুরগি থাকবে নতুন চিংড়ি মালাইকারি কি কি থাকবে ভাইয়া বলুন নতুন মেনুতে আমরা অ্যাড করতে যাচ্ছি চিংড়ি মালাইকারি মাটন হ্যাঁ। Biryani beef rezala and sea food tuna fish সিফুডে কি টুনা ফিক্স এটা অ্যাকচুয়ালি নট ফিক্স সাথে ইলিশ পিসও থাকবে মানে চেঞ্জেস আসবে নাকি হ্যাঁ। মানে একবার যদি ইলিশ দেয় তারপর এবার হচ্ছে টুনা দিবে আর আর কি কি অপশন আছে মানে জানতে ইচ্ছে করে লাগে তো আমরা চেষ্টা করব হাঁসও প্রোভাইড করার জন্য এটা ডিপেন্ড করবে মার্কেটের ওকে হাঁস প্রোভাইড করবে মানে হাঁস জোস হয় অ্যাকচুয়ালি মানে সেই জোস হয় আচ্ছা আমার অনেক ফেভারিট এজন্য আমি এরকম করতেছি কমেন্ট খারাপ করেন না সমস্যা নেই আমি কমেন্ট করা শুরু করবো আপনি কমেন্ট বাদ দেওয়া যাবে না আর বলে দিই আতিক ভাইয়ের সাথে একটা স্পেশাল লাইভে আসবো যখন উনি স্যাম্পল গুলা বানাবেন আমরা খেতে খেতে বানাতে বানাতেই একটা লাইভ করবো নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ আতিক ভাইয়ের শুরুতে আমি প্রতিবারই যেটা দিই উনি হচ্ছে আমাদের হেড শেফ সব শেফদের হেড উনি হচ্ছে ইনচার্জ আমাদের কোন ডিপার্টমেন্টের food beverage food and beverage department okay তো থ্যাংক ইউ আতিক ভাইয়া আর চয় ভাইয়ের কাছে এখন হুট করে ওই পাশে চলে গেছি সরি আমি একটু অস্থির তো <laughs> আচ্ছা যেটা বলছিলাম যে এমনিতে কি আপনাদের এখানে এখন কত পার্সেন্ট স্টুডেন্ট এন্ড কত পার্সেন্ট জব হোল্ডার আছে আমাদের এখানে যেটা আগে ছিল যে 50% স্টুডেন্ট ছিল 50% জব হোল্ডার ছিল হ্যাঁ। এখন যেটা হয়েছে যে এখন অলমোস্ট 65% স্টুডেন্ট আর হ্যাঁ। বাকিটা হচ্ছে জব হোল্ডার মানে বেশি স্টুডেন্ট হয়ে গেছে এখন বেড়ে যাচ্ছে Oh, oh, oh, আচ্ছা যেহেতু আমাদের এখান থেকে আসলে ইস্ট বলি বা ব্র্যাক বলি এগুলো খুবই কাছাকাছি জাস্ট হেঁটে গেলেও পনেরো থেকে বিশ মিনিট রাস্তা যদি যেমন থাকে তাও আপনার ক্লাস মিস হবে না মানে আপনার এখান থেকে অনেক কাছাকাছি তাহলে কাছাকাছি এই জন্য হচ্ছে এই যেমন ব্র্যাকের আমাদের প্রায় আছে সত্তর সত্তর প্লাস স্টুডেন্ট আছে আচ্ছা আমাদের অলরেডি 50 প্লাস বুক করা আছে হয়তো 27 তারিখ থেকে তাদের ওপেন হচ্ছে তো ওই অনুযায়ী আজ কালকে এবং পরশু দিনের মধ্যে 50 প্লাস তারা চেক ইন করবে অলরেডি প্রি বুক করা আছে আর এছাড়া আমাদের খুব সামান্য কিছু বেড अवेलेबल আছে যারা 1 তারিখের জন্য উঠতে চায় ওই বেডগুলোতে জাস্ট আমরা রেডি করছি এখনো রেডি না এক্সিস্টিং আমাদের কোনো বেড খালি নাই ফুলি বুক তো যেগুলো রেডি করছি ওইটা হচ্ছে যারা প্রি বুক করতে চান জাস্ট আমাদের ব্রাঞ্চ নাম্বারে ফোন করবেন দেন আমরা আপনাকে একটা ফর্ম দিব ফর্মটা ফিল আপ করবেন আর এক হাজার টাকা পেমেন্টের মাধ্যমে আপনি সিটটা আপনি লক করে রাখো ওটা ওটা ডিপোজিট রাইট ওটা ডিপোজিট মানে ওটা refund and and and and আমি বলে 1000 টাকা ডিপোজিটের কথা মনে ট্রাস্ট 30 ডেজ अवेलेबल কিন্তু আমাদের trust 30 days package is the most package কারণ কি জানেন ট্রাস্ট 30 ডেজ প্যাকেজে ডিপোজিট জাস্ট 1000 1000 এন্ড যে কোনো সময় চেক আউট যে কোনো সময় চেক আউট বলতে আপনি যদি মেম্বারশিপ প্যাকেজ নেন আপনার কিন্তু এর আগের মাসে 10 তারিখের মধ্যে জানাতে হয় কিন্তু এই ট্রাস্ট প্যাকেজে যে কোনো সময় চেক আউট করে আপনি 1000 টাকা ইনস্ট্যান্ট ফেরত নিয়ে চলে যাবেন ডিপোজিটটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পার্কিং জোন যেটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের টোটাল পার্কিং জোনটা এখানে বাইক পার্কিং এর জন্য পাঁচশো টাকা লাগে আর সাইকেল পার্কিং ফ্রি ফ্রি বলতে কি জানেন ওই দেখা যায় ক্যামেরা সো প্রত্যেকটা কোণায় কোণায় আমরা ক্যামেরা রেখেছি সো 100% সিকিউর ওকে সো যেটা বলছিলাম সাইকেল কিন্তু ফ্রি তাই বাইক না কিনে সাইকেল কিনুন <laughs> আচ্ছা সো কিডিং ওকে সো এটা এক্সটিংগুইশার প্রত্যেকটা জায়গায় ক্যামেরার মতো আমরা বেশি করে ফায়ার এক্সটিংগুইশারও রেখে দিয়েছি কেন জানেন ইমার্জেন্সি পারপাসে এন্ড প্রত্যেকটা লবির সামনে যেমন শু থাকে ফিমেল ব্রাঞ্চ ছাড়া বাকি ব্রাঞ্চ গুলোতে আছে ফিমেল ব্রাঞ্চ অবশ্যই মেয়েদের শু লাগবে না আর এটা হচ্ছে কার এন্ট্রেন্স ওকে চলে যাই ওই পাশটা তো চলে যাই কিচেনটা দেখাবো ও ভালো কথা কাকে নিয়ে এসেছি জানেন প্রিন্স ভাইকে আচ্ছা মোটামুটি তো সিলভান আপু সবকিছু বলে দিছে তারপর আমি সেটাই আর ছোট করে করি কারণ আমাদের সুপার হোমে মোটামুটি যে পরিমাণ ফেসিলিটিস আছে সেটা এক ভিডিওতে এক কভার করা সম্ভব না তবু আমি মোটামুটি কভার কি কি আছে আমাদের তো আজকে আমরা আছি ব্রাঞ্চ ব্রাঞ্চের এখানে আছে এখানে ভাইয়া যে বললো প্রায় সিক্সটি এইট পার্সেন্ট স্টুডেন্ট আছে এছাড়া বাকি যারা সব জবল তো আছে এছাড়া আমাদের এখানে বারটা ব্রাঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস ব্রাঞ্চ এখানে আমাদের তিন রকম ফেসিলিটি আছে ইকোনমি কজি অ্যান্ড এলিগেন্স এছাড়াও আপনি যদি এখানে অ্যাজ এ মানে তিরিশ দিনের জন্য জয়েন করতে চান তাহলে হচ্ছে আপনার এক হাজার টাকা ডিপোজিট করতে হবে এছাড়া ওকে ওকে সমস্যা নাই যেটা উনি বলছিল যে তিরিশ দিনের ফ্রাশ থার্টি ডেজ প্যাকেজের কথা উনি কিন্তু আমাদের নিউ আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটার যেটা উনি হচ্ছে প্রেজেন্টার অ্যান্ড এটা হচ্ছে আমাদের আবার ডাইনিং এ চলে আসছি ভাইয়াদেরকে দিয়ে অনেক ক্রাউড ছিল এখন ক্রাউড নাই অ্যান্ড অ্যান্ড অ্যান্ড ভাইয়া যাচ্ছে ওকে থ্যাংক ইউ সমস্যা নেই আচ্ছা যাই হোক এখানে দেখছেন এটা কি এটা হচ্ছে হালাল সার্টিফিকেট এখানে দেখছেন তো তো এটা হচ্ছে আমাদের এখানে ফুডটা যে টোটালি হালাল এটার জন্য আর রোজার সময় অবশ্যই এটার অনেক প্রয়োজন আছে তত সময় দেখবেন আমিও ধার্মিক হয়ে গেছি অনেক ভালো হয়ে গেছি আর চিল্লাচিল্লি করি না আমি অবশ্যই এখন ভালো আছি আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে ও আজকে আর বড় করবো না লাইভটা কিছু কমেন্ট করে ছেড়ে দিব নেট লোড খাওয়া শুরু করছে ও বলি এটা হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চের ডাইনিং অ্যান্ড বাড্ডা ব্রাঞ্চের লোকেশনটা কি জানেন বাড্ডা ব্রাঞ্চ হচ্ছে আপনার একদম ইবনেসিনা বাড্ডা ইবনেসিনা ওটার যে রোডটা ওই রোডটা দিয়ে হচ্ছে হোসেন মার্কেটের পিছনের দিকে একটা মসজিদ আছে ওটার অপোজিটে বাটা ব্রাঞ্চের লোকেশন আমি ডিটেইলে একটা কমেন্টে লিখে দেবো সমস্যা নেই এন্ড এখনো দেখা যাচ্ছে অনেক ক্রাউড ভাইয়ারা খাচ্ছে এন্ড নেক্সট শুক্রবার অবশ্যই আরেকটা লাইভ হতে যাচ্ছে তার মাঝখান দিয়ে আরো একটা লাইভ হবে আর বলে দিই এর মাঝখান দিয়ে আমাদের নিউ ধানমন্ডি বিল্ডিং নেওয়া হয়েছে কিন্তু ধানমন্ডি বিল্ডিং এর তিনটা তিনটা ধানমন্ডি বিল্ডিং নেওয়া হয়েছে কাজ শুরু হবে আমাদের কিছু দিনের মধ্যেই আর আমি কাজ শুরু হওয়ার আগেই লাইভ করতে ঢুকে যাবো তোতলা হয়ে যাবো লাইভ অপশন রাখবো কিন্তু ও ঠিক আছে এটা হচ্ছে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা এটা হচ্ছে প্রত্যেকটা ডাইনিং এ দেয়া থাকে ও আর এই পাশেই হচ্ছে আমাদের লন্ড্রি রুম আছে তো আজকে এই পর্যন্তই আর বেশি দেরি করব না শেষ করে দেই আর কমেন্টে রিপ্লাই আমি দিব কমেন্টস করেন না আর অন্য কেউ যদি লাইভে আসে একটা জিনিস বলে দেই কম্পেয়ার করা ঠিক আছে কম্পেয়ার করুন বাট এত বেশি না সবাইকে সুযোগ দেওয়া উচিত তাই না নতুনদেরকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত পুরান ফেস দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন আমি চাই না এজন্য একটু মশলা মাখানোর জন্য নিউতে রাখা হ্যাঁ আর এখানে স্ক্যান করা যায় দেখেছেন জোসনা ওয়াইফাই অপশন হ্যাঁ নোটিশ আমরা লাগিয়ে রেখেছি ওকে যেটা বলছিলাম তো আজকে এই পর্যন্তই চলে আসুন সাতাশ তারিখের জন্য কিন্তু প্রি দেওয়ার অপশন আছে যেটা বলে দিলাম এন্ড এইখানে আমাদের তিন ধরনের প্যাকেজ আছে ইকোনমি কজি অ্যান্ড এলিগেন্ট বর্তমানে এক্সক্লুসিভ হচ্ছে এন্ড মজার কথা পাটা ব্রাঞ্চে কিন্তু ভিআইপি আসতে যাচ্ছে ঠিক আছে ভিআইপি একটা আলাদা লাইভ হবে তখন সমস্যা নাই ওটা আমরা ডিটেইলে বলে দিব আর এখানে অনেক উপরে উঠতে হবে এখন আর উঠবো না তো লবি পর্যন্ত চলে যাই লবিতে যেই শেষ করে দিব আজকের লাইভটা এন্ড আমি কমেন্টস পড়তে পারতেছি না মনসুর ভাইয়া ফোনটা লোড খাচ্ছে এন্ড এটা হচ্ছে অনেক সুন্দর লবি অ্যাকচুয়ালি বাটা ব্রাঞ্চ আমার পার্সোনাল ফেভারিট প্রতিবারই প্রতি লাইভে প্রত্যেকটা ব্রাঞ্চে যাওয়ার সময় যখন এই কথাটা বলি আমি জানি আপনারা আমাকে অনেক গালি দেন but still this one is the best one বাকি ব্রাঞ্চ গুলো আরো সুন্দর আসবে এখানে বেভারেজের অবস্থা আছে এখানে ভাইয়ারা মনে কক্ষে রেখেছে আর এখানে চা কফির ব্যবস্থা আছে প্রতিবার যেটা বলি ওকে শেষ করে দিই লাইভটা আজকে তো চলে আসুন প্রি বুকিং অপশন আছে বাটার ব্রাঞ্চে কিছু কিছু সিট এখন অ্যাভেলেবেল আছে কিছু নতুন ইউনিট ইনস্টল হয়েছে বলে তো চলে আসুন আর এখানে যে কোনো প্যাকেজে চলে আসুন পেয়ে যাবেন তিরিশের ত্রিশটার বেশি সুবিধা কারণ আমরা super home invent for bachelor